আসসালামু আলাইকুম আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু কক্সবাজারে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে জেলা প্রশাসন পাঁচটি পরিবারের সদস্যদের মাঝে বত্রিশ লাখ টাকার এ চেক হস্তান্তর করেছে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে এ চেক তুলে দেওয়া হয় বেসামরিক প্রশাসনে চাকুরিরত সরকারি কর্মকর্তা কর্মচারীর মৃত্যুবরণ এবং আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত পরিবারগুলোকে এ অনুদানের আওতায় আনা হয় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক Bibhishan Kanti Das deputy civil surgeon Mohiuddin Mohammad Alamgir জেলা আনসার অ্যাডজুট্যান্ট অম্লান জ্যোতি নাগসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে মহেশখালী পৌরসভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশখালী উপজেলা শাখা এ উপলক্ষে গতকাল বিকেলে পুটিবিলা এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাত শতজন নারীকে ঈদের উপহার সামগ্রী হিসেবে শাড়ি বিতরণ করা হয় এ সময় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান পৌর আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক যুবলীগ নেতা আব্দুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রমজানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে গতকাল টেকনাফ পৌরসভার হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন এ সময় দৈনন্দিন মূল্য তালিকা প্রদর্শন না করা অতিরিক্ত মূল্য নেওয়া ও ভেজাল পণ্য বিক্রির অপরাধে তিনটি দোকানকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন তিন লাখ ইয়াবা পাচারের মামলায় ছয়জন পাচারকারীকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে দণ্ডিতদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে গতকাল কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নিশাদ সুলতানা এ রায় ঘোষণা করেন আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসেন জানিয়েছেন দণ্ডিতরা হল চট্টগ্রামের মাসখালী উপজেলার ছনুয়া গ্রামের মোহাম্মদ আলম প্রকাশ চলন্দার নাসিরুদ্দিন মোহাম্মদ জসিম কলিমুল্লাহ মোহাম্মদ হোসেন এবং একই উপজেলার শেখের খিল গ্রামের মোহাম্মদ কামাল রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এদিকে রামু থেকে চার হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল বিকেলে চাকমারকুলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক মোহাম্মদ নেজাম উদ্দিন রামু চাকমারকুল দুই নং ওয়ার্ডের নয়াচরপাড়ার আমিন হোসেনের ছেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে মাদক আইনে রামু থানায় মামলা